বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফাইবারে ওয়াল টাইম অ্যাক্টিভ থাকা যায় তো চলুন কথা না বলে শুরু করা যাক তো আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট যে ব্রাউজারে লগ ইন করা আছে সেই ব্রাউজারটাকে ওপেন করতে হবে তো আমার ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম আপনার ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনি গুগলে লিখে সার্চ দেবেন smart auto refresh smart auto refresh তো দেখুন এসে গেছে আমি এখানে ক্লিক করলাম অটো রিফ্রেশ হ্যাঁ তো দেখুন এই যে প্রথমে যে একটা স্মার্ট অটো রিফ্রেশ তো এখানে ক্লিক করুন তো গুগলে সার্চ করার পরে আপনার কাছে যে প্রথম লিঙ্কটা আসবে সেই লিঙ্কেই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা এক্সটেনশন আসবে তো এক্সটেনশনটাকে আপনাকে অ্যাড করে দিতে হবে দেখুন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম মানে আপনার ক্রোম ব্রাউজারে এটা এক্সটেনশনটাকে অ্যাড করার জন্য আপনাকে নির্দেশ দেশে তো আপনি এখানে ক্লিক করুন অ্যাড টু ক্রোমে ক্লিক করুন এখন এটাকে তো এই যে দেখুন এখানে লেখা আছে এই যে এখানে ডাউনলোড হচ্ছে ছয়শো উনসত্তর কেবির অ্যাপসটা তো সেটা কিন্তু আমার ক্রোম ব্রাউজার অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনাকে কিন্তু আর পরবর্তীতে অ্যাড করতে হবে না দেখুন আমি এখানে অ্যাড ক্লিক করার পরেই কিন্তু সেটা অ্যাড হচ্ছে তো দেখুন অ্যাড কমপ্লিট দেখুন এখন কিন্তু এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম মানে আমার এই স্মার্ট অটো রিফ্রেশ আমার ডেস্কটপে অ্যাড হয়ে গেছে তো এখন আমার কাজ শেষ এক্সটেনশন অ্যাড হলেই আপনার এখানে কাজ শেষ এবার আপনি নতুন একটি ট্যাপ নিন নিয়ে আপনি চলে যান আপনার ফাইবার অ্যাকাউন্টে আমি ফাইবার অ্যাকাউন্টে গেলাম তো দেখুন ফাইবার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল এখন আপনি যে পেজটাতে বারবার রিফ্রেশ করবেন আমি সবসময় অল টাইম বায়ো রিকোয়েস্ট পেজটাতেই অটো রিফ্রেশ অ্যাড করে রাখি তো আমি সেখানেই গেলাম অটো রিফ্রেশ অ্যাড করব বায়ার রিকোয়েস্ট পেজে যাইবা তো আমি বায়ো রিকোয়েস্ট পেজটাতেই কিন্তু অটো রিফ্রেশ অ্যাড করে রাখি সেই জন্য আমি বায়ো রিকোয়েস্ট পেজে গেলাম দেন আপনারা আপনার ক্রোমের দেখুন ডান দিকে আপনি যে লক্ষ্য করেন দেখুন দেখাচ্ছি তো এই যে দেখুন ডান দিকে লেখা আছে একটা চিহ্ন এক্সটেনশনের চিহ্ন দেখুন এক্সটেনশন তো দেখুন আপনার ব্রাউজারের ডান দিকে এরকম একটি চিহ্ন এবং সাথে লেখা আছে এক্সটেনশন তো তো এই এক্সটেনশন মেনুতে ক্লিক করুন এবং আপনার ব্রাউজারে যতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে আমি কিন্তু অনেকগুলো এক্সটেনশন অ্যাড করে রাখছি ইতিমধ্যেই আমার ব্রাউজারে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সটেনশন তো আমি কিন্তু আমি যে এক্সটেনশনটা অ্যাড করছি সেই এক্সটেনশনটা আমার প্রয়োজন তো দেখুন এই যে এখানে আমরা খুঁজে পাইছি দেখুন লেখা আছে স্মার্ট অটো এক্সটেনশন দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্মার্ট অটো রিফ্রেশ তো এই স্মার্ট অটো রিফ্রেশে ক্লিক করুন দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনি এই উইন্ডো এই ট্যাবটাকে কত মিনিট পর পর রিফ্রেশ করতে চান অথবা কি কোন সময়ের মধ্যে রিফ্রেশ করতে চান দেখুন যে আমি দেখুন আপনাকে আপনাকে প্রথমত ট্রায়ালের জন্য আমি বিশ সেকেন্ড বিশ সেকেন্ড না পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড অটো রিফ্রেশ করে এটাকে স্টার্ট করে দেবো দেখুন আমি কিন্তু টাইম সেট করলাম পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরপরই কিন্তু এই ট্যাপটা রিফ্রেশ হতে থাকবে তো দেখুন পাঁচ সেকেন্ড এবং দেন এখানে লিখুন স্টার্ট দেখুন স্টার্ট এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে কারণ এখানে আমার স্টপ দেখাচ্ছে তো দেখুন এই যে স্টার্ট করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এক্সটেনশনটা আমার এই ট্যাপটা লোড নিচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন পাঁচ সেকেন্ড পর পরই কিন্তু এখন এটা লোড নেবে দেখুন পাঁচ সেকেন্ড পর কিন্তু আবারও সেটা আবারও লোড নিল তো তবে এটা পাঁচ সেকেন্ডের জন্য নয় সাধারণত এই এক্সটেনশন অ্যাড করলে অবশ্যই আপনাকে এত কম সময়ের মধ্যে দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনি এখানে মিনিট সেট করবেন চার মিনিট অথবা পাঁচ মিনিট হলে ভালো হয় আপনি সবসময় পাঁচ মিনিট ব্যবহার করুন পাঁচ মিনিট পর পর আপনার ব্রাউজ অটো রিফ্রেশ হবে এবং স্মার্ট অটো রিফ্রেশ এবং এখানে আপনি টাইম সেট করুন পাঁচ minute five second zero zero then এখানে লিখুন স্টার্ট দেখুন এখানে স্টার্ট স্টার্ট ক্লিক তো আপনার ল্যাপটপ অথবা পিসি যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং ক্রোম ব্রাউজার ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবেন তো আমাদের পিসিগুলো কিন্তু সাধারণত পাঁচ মিনিট দশ মিনিট পরে অফ হয়ে যায় অটোমেটিক অফ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পিসিটিকে অল টাইম অন রাখতে হবে এটা হচ্ছে আর একটা কন্ডিশন তো বন্ধুরা পিসিটিকে অল টাইম অন রাখা যায় কিভাবে তো সেই পদ্ধতি আমাদের আর একটা পদ্ধতি আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে পিসিটাকে কীভাবে অল টাইম অন রাখা যায় তো বন্ধুরা চলুন এটাকে আমি মিনিমিস করলাম তো এবার আমরা পিসিটাকে অল টাইম অন রাখবো তো ওয়ান টাইম পিসিটাকে অন রাখার জন্য আপনাকে যেতে হবে স্টার্ট বার এবং এখানে সার্চ করুন power P O W E R power and sleep setting তো power and sleep setting open করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং সেই ইন্টারফেসে আপনার এগুলো কোনো ম্যাটার না তো আপনি এখানে আসুন স্লিপ স্লিপ অপশনে তো এই দেখুন স্লিপ এখন স্লিপে আমার দুই মিনিট করে দেওয়া আছে মানে দুই মিনিট পরেই আমার পিসিটে অটোমেটিক অফ হয়ে যাবে তো এই পিসিটাকে আমার দুই মিনিট অফ হয়ে গেলে কিন্তু আমি আর ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবো না তখন কিন্তু অটোমেটিক আপনার ওয়াইফাই কানেকশন অফ হয়ে যাবে এবং আপনার যে অটো রিফ্রেশ করাটা সেটাও কিন্তু অফ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাকে পিসিটাকে অল টাইম অন রাখতে হবে সেক্ষেত্রে আমাদের পিসিটাকে অল টাইম অন রাখতে হলে আমাদের এই অপশনটাকে চেঞ্জ করতে হবে তো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করুন ক্লিক করে এটাকে দুই মিনিট থেকে নেভার করে দিন একেবারে নেভার দেখুন এক ঘন্টা দুই ঘন্টা গেলে কিন্তু কিচ্ছু যাবে না একেবারে নেভার মানে কখনোই সেটা অটোমেটিক অফ হয়ে যাবে না তারপরে নিষেধটাকেও ঠিক অনুরূপভাবে এটাকেও নেভার করে দিন ওকে তো আবার ক্রোম ব্রাউজার অন রেখে এবার আপনি ঘুমিয়ে পড়ুন এবার আপনার অটো রিফ্রেশ আপনাকে অল টাইম অ্যাক্টিভ রাখবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ক্লাস ক্লাসটি ভালো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ